আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ দুই মে দু বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি কণাদত্ত কলি মহেশখালী উপজেলার মাতারবাড়িতে প্রস্তাবিত ছয়শো পঁয়ত্রিশ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ তাপবিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রতিবেদন অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওরিয়ন পাওয়ার ইউনিট দুই ঢাকা লিমিটেডের উদ্যোগে এবং ইউকিউএমএমএস কনসাল্টিং লিমিটেডের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মহেশকালী কৌতুবদী আসনের সংসদ সদস্য আশিক উল্লাহ রফিক সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমেদ ইউকিউএমএমএস এর নির্বাহী পরিচালক কাজী ফরহাদ ইকবাল ওরিয়ন পাওয়ার ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মেহেদি ইসলাম সহ অনেক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন তাপ তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকার পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সহ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয় এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কক্সবাজারে আজ স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এই উপলক্ষে রেলি পরিষ্কার পরিচ্ছন্নতা বৃক্ষরোপণ ও কেক কাটার আয়োজন অনুষ্ঠিত হয় দুপুরে সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমানের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন স্বাস্থ্য বিভাগ জানায় উনিশশো একাত্তর সালের দুই মে কলকাতার আট নং থিয়েটার রোডে প্রবাসী সরকারি কার্যালয়ের বাংলাদেশ সরকার তথা মুজিবনগর সরকারের প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয় মহান স্বাধীনতা সংগ্রামে যোদ্ধারত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান শরণার্থী শিবিরে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয় এই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দু সাল থেকে দুই মেয়েকে স্বাস্থ্য ও কল্যাণ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারই ধারাবাহিকতায় আজ এই দিবসটি পালন করা হয় মহেশকালী উপজেলায় ছোট মহেশকালী ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার বাইচুর সরব হাসপাতালের চক্ষু বিভাগের আয়োজনে এবং ছোট মহেশকালী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় আজ সকালে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এই চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন শিকদার এই সময় কক্সবাজার বাইচা সরব হাসপাতাল চিকিৎসক panel chairman Saidul Karim union Parishad সচিব নুরুল কাদের সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন এতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও পঁচিশ জন রোগীকে অপারেশন করা হয়েছে বলে জানান বাইচা সরব হাসপাতালের মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম উখিয়ায় ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় চাল বরাদ্দ প্রাপ্ত উপকার ভোগী নারীদের সাথে একমত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে জালিয়া পালং ইউনিয়নের পরিষদে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম জেরিন বিনতে শেখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের programme officer Mohammad Enamul Haque protocol officer Mohammad Mosharraf Hossain ও উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ হাবিবা জাহান ও রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন উপস্থিত ছিলেন সবাই জানানো হয় সামাজিক খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বর্তমান সরকার বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে চব্বিশ হাজার পাঁচশো পরিবারকে প্রতি মাসে ত্রিশ কেজি করে চব্বিশ মাস চাল বিতরণ করছেন টেকনাফের রেপ পনেরো পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামিকে আটক করেছে গতকাল সিপিসি দুই হোয়াইকেং ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইকেং কান নজর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি জয়নাল আবেদিনকে আটক করে সে একই এলাকা আব্দুল সালামের পুত্র তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানা দু সালে হত্যা মামলা দায়ের করা হয় অপরদিকে একই আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যাং কাঠাকালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামি ওয়ারেন্টভুক্ত আসামি আলী আকবরকে আটক করেছে সে একই এলাকার মৃত সোলাইমানের পুত্র তার বিরুদ্ধেও টেকনাফ মডেল থানায় অস্ত্র মামলা রয়েছে উভয় আটক আসামিদের টেকনাম মডেল থানা হস্তান্তর করা হয়েছে বলে র্যাব মিডিয়া কর্মকর্তা উকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো যায় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়া উপভাষে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামীকাল চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একুশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুইটা উনষাট মিনিটে চলবে রাত আটটা একান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা একান্ন মিনিটে চলবে রাত তিনটা চোদ্দ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে তিনটা চোদ্দ মিনিটে চলবে আগামীকাল নয়টা তেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে